ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে আপনাদের কাছে যেন আমি নতুন নতুন ভিডিও বানিয়ে বানিয়ে পৌঁছাতে পারি কাছে এটাই প্রার্থনা যে আপনাদের সবাইকে ভালো রাখবে আর সবাই ভালো থাকবেন আমরাও সবাই ভালো থাকবো এটাই আশা করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এটাই হ্যালো বন্ধুরা নমস্কার এতদিন আমার শরীর অসুস্থতার জন্য আমি কিছুই করতে পারিনি একটা বড় অপারেশন হয়েছিল আমার তারপরে শরীরও অসুস্থ ছিল ডাক্তার একদম ব্রেড একদম বেড রেস্ট করে দিয়েছিল যার কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি তাই আজকে ভাবলাম আজকে থেকে শুরু করছি তাই আমি ঠাকুরকে একটু দেব প্রসাদ বানিয়ে আপনারা এই দেখুন আমি এই যে প্রসাদ বানানো শুরু করেছি এই যে ঠাকুরের ক্ষীর বানাচ্ছি তারপরে ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি এখান দিয়ে এখানে সব কিছু আছে একটু খিচুড়ি প্রসাদ বানাবো তারপরে ঠাকুরের জন্য আর যেগুলো উপকরণ আমি করছি সেগুলো আমার বৌমা আছে পাশে ও সব গুছিয়ে নিচ্ছে এই যে দেখুন ঠাকুরের দিকে একটু দেখাও তাই এখন ঠাকুরের ভোগ বানানোর জন্য আমাদের সব কিছু চলছে বানাচ্ছি একটু পরে আবার আসবো এই যে দেখুন আমার বৌমা সব কিছু গুছাচ্ছে ঠাকুর স্নান করাচ্ছে ভোলানাথকে স্নান করাচ্ছে ওই যে দেখুন ভোলানাথকে কিভাবে স্নান করাচ্ছে দেখুন আমি রান্নায় ব্যস্ত আছি বলে বৌমা ঠাকুরের কাজগুলো করে দিচ্ছে এবার ফল টলগুলো কাটতে হবে তারপরে ঠাকুরকে সাজাতে হবে প্রসাদগুলো সব দিয়ে দিয়ে ধীরে ধীরে করে ঠাকুরকে স্নান করিয়ে গোপালকে স্নান করাবে ওপাশে গোপাল রয়েছে গোপালকে স্নান করাবে আমার ক্ষীরটাও তৈরি হয়ে গেছে ক্ষীরটা নামিয়ে নেব এখন তারপর খিচুড়ি ভোগটা শুরু করব বানানো ছোট্ট বাচ্চা স্নান করছি ছোট্ট বাচ্চা জলটা দিয়ে দিলাম চালটাও দিয়ে দিচ্ছি ভাজাগুলো তো করাই হয়ে গেছে রান্না রান্নাঘর তো এতদিন কিছুই করা হয় নাই এখন যে আবার শুরু করছি একটু একটু করে এখন কি করব শরীর অসুস্থ থাকার কারণে তো করতে পারলাম না আবার শুরু করছি এর জন্য তো অনেক আপনাদের কাছে অনেক প্রার্থী আমার খুব দুঃখিত আমিও যে আমি আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি ফলগুলো কাটতে হবে তো বৌমা ঠাকুর সাজিয়ে নিচ্ছে এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি বলো বলে বলে যাও ফুলগুলো সাজিয়ে দিচ্ছে আপনারা দেখুন কিভাবে কি করছে গোপালকেও স্নান করিয়ে নিয়েছে জামা কাপড় পরিয়ে নিয়েছে ভোলানাথকেও স্নান করে নিয়েছে ওনাকেও সাজিয়ে দিচ্ছে আর সোমবার তো সোমবারে আমরা প্রতি সোমবারই করি এরকম করে পুজো বৌমাই এখন বেশি করে আমার শরীর অসুস্থ থাকার কারণে আমার ঠাকুর ঘরটা তো একদম উপরে ছাদের উপরে এখানে উঠতে নামতে অনেক অসুবিধা হয় তাও আমরা এখানে এসে করি এইভাবেই দেখুন কত সুন্দর করে আসন সাজাচ্ছে ফুল দিয়ে সবকিছু দিয়ে সোমবার চিলড্রেন ডে ছোট ছোট ভিডিও দেওয়া ওটা কিসে ইনস্টাগ্রাম দেখুন গোপালের খিচুড়ি ভোগ হয়ে গেছে আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি গোপালের সামনে এই যে পাঁচ রকম ভাজা করা হয়েছিল সেটাও দিচ্ছি সুন্দর করে ঠাকুরের চরণে তো দিয়ে দিলাম এখন আজকে আমাদের এই পরিস্থিতিতে আমি দিলাম আমি এই যে অনেকদিন পরে ছাদে এসেছি ঠাকুর ঘরেও আমি অনেকদিন পরে পুজো দিলাম আমি তো দিচ্ছি অল্প দিলাম কিন্তু আমার বৌমাই সব কিছু করে দিল এই যে একদম উপরে ঠাকুর ঘর শরীর অসুস্থতা থাকার কারণে আমি আসতে পারিনি ভিডিওও বানাতে পারিনি তা আপনাদের কাছে আমার অনেক অনেক কি বলবো আমার আর বলার ভাষা নেই বলার কিছু নেই অনেকদিন পরে ভিডিও করতে এসেছি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী